আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো অনেক ভালো আছি তো অনলাইন আর্নিং গাইড চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও আপনাদের উপহার দিচ্ছি তো আমাদের আজকের ভিডিওটি আমরা সাজিয়েছি আপনারা অবশ্যই যখন টাইটেল দেখে ঢুকছেন বুঝতে পারছেন কী বিষয়ে ভিডিওটি হচ্ছে আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি সাজিয়েছি কীভাবে আপনারা টুইটারের মাধ্যমে সিপি মার্কেটিংয়ের আপনাদের যে অফারগুলো আছে টুইটারের মাধ্যমে সেই অফারগুলো কীভাবে প্রমোট করবেন কীভাবে প্রমোট করলে সেখান থেকে আপনারা ইজিভাবে একটা আর্নিং বা রেভিনিউ ভালো রেভিনিউ আসবে সেটি আপনাদের দেখাবো এক কথায় বলা যায় আমরা আজকে টুইটার মার্কেটিং শিখব ঠিক আছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন কোনো রকম স্কিপ না করে আশা করা যায় ভালো কিছু শিখতে পারবেন এবং টুইটারে মার্কেটটা কীভাবে করবেন এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত টুইটারে অ্যাকাউন্ট কীভাবে করবেন সেখানে কীভাবে আপনার অফারগুলো প্রমোট করবেন সব কিছুই আমি দেখাবো তো গতবার আমি দেখাইছিলাম কীভাবে আপনারা গত কয়েকটি পর্বে আমি ধারাবাহিক দেখা ভাবে দেখাতে চেষ্টা করেছি কীভাবে আপনারা সিপি মার্কেটিং ঢুকবেন কীভাবে সিপি মার্কেটিংয়ে আপনারা অ্যাকাউন্ট বিভিন্ন নেটওয়ার্কে অ্যাকাউন্ট করবেন কীভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন আমি সেই ভিডিওগুলো দিয়ে দিছি তো যারা এখনও সেই ভিডিওটি দেখেন নাই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দিয়ে থাকবে এবং আমার অ্যাকাউন্ট আমার চ্যানেলে যখন ঢুকবেন চ্যানেলে যখন প্লে লিস্ট প্লে লিস্টে যাবেন দেখেন আমি প্লে লিস্ট লিস্ট সুন্দর করে সাজিয়ে রাখছি এই দেখুন এইভাবে সাজিয়ে রাখছি আপনারা প্লে লিস্টে গেলে সেইগুলো খুব ইজিলিভাবে দেখতে পারবেন ওকে তো কথা না বলে আমি শুরু করি আজকের ভিডিওটি শুরু করি আর হ্যাঁ যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন এই মুহূর্তে যুক্ত হলেন আমার ভিডিওটির সঙ্গে বা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলবাটনটি অন করে রাখুন আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বলে শুরু করে আমাদের আজকের সিপি মার্কেটিং বাংলা টিউটোরিয়ালটি কীভাবে টুইটারে আমরা মার্কেটিং ফার্স্ট অফ অল আমাদের টুইটার মার্কেটিং করতে হলে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটি আমাদের একটি টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে তো আমরা টুইটার অ্যাকাউন্ট কীভাবে খুলবো সেটি বিষয়ে দেখব তো আমরা ফার্স্টে একটা টুইটার অ্যাকাউন্ট করে দেখি কীভাবে আমরা টুইটার অ্যাকাউন্ট করব এবং সেটা খুব ইজি ওকে তো দেখি আমরা একটা টুইটার অ্যাকাউন্ট করি টুইটার অ্যাকাউন্ট করতে হলে আমাদের যেটা করতে হবে টুইটারে ঢুকতে হবে টুইটার ডট কমে যাই টুইটারে যাই চলে যায় লগ গেলাম লগ ইন দেওয়ার পরে এখানে দেখেন কি আছে লগ ইন টু টুইটার চাচ্ছে তো আমরা তো আমার তো লগ ইন করা নাই তো আমরা আগে সাইন আপ করি হ্যাঁ সাইন আপ করে নিই ওকে দেখুন এখানে আমাদের নাম চাচ্ছে প্রথমেই আমরা নাম দেই একটা জাস্ট আমার নামই দিলাম ইউজ দ্য ইমেল ইনস্ট্যান্ট এটা দিবেন ইমেলটি দিবেন আপনার দেখুন ইমেলটি এখানে আমি একটা ইমেল ইউজ করতেছি ইমেলটা দিয়ে দিলাম দিয়ে করবেন কি নেক্সট করবেন ওকে এটা আসবে এটা আপনার নেক্সট করে দেবেন ওকে আপনার দেখুন ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এটা সাইন আপ দিয়ে দেবেন এখন একটি কোড আসছে আপনি ইমেলটি ওপেন করবেন আপনার যে ইমেল আছে ইমেলটি ওপেন করলে সেখানে একটি কোড দেখবেন কম্পিউটার থেকে একটি কোড পাঠানো হয়েছে সেই কোডটি আপনাকে দিতে হবে দেখেন এই যে এখানে এই কোডটি এই কোডটি কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেন দেন নেক্সট করেন আপনি এবার আপনার পাসওয়ার্ড চুজ করেন আমি এমন একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে নেক্সট করে দিলাম এখন একটা পিকচার চুজ করে দিন ওকে একটা পিকচার চুজ করে দিই আমি এখানে বাই দিতে বলতেছে আপনারা বাইরে দিতে দিলে দিতেও পারেন না দিলে স্কিপ করতে পারেন ওকে তো আপনারা এটা সুন্দর দেখে বায়ো লিখে দিয়েন আমি জাস্ট স্কিপ করে দিলাম হ্যাঁ এখানে আপলোড কন্ট্যাক্ট বলতে বলছে তো আমি কন্ট্যাক্ট না দিয়ে জাস্ট নট নাও দিয়ে ঢুকে পড়ি এখানে আপনারা চাইলে কিছু সিলেক্ট করতে পারেন মিউজিক এগুলো আপনারা সিলেক্ট করে নিতে পারেন দু একটা প্রোফাইলটি ভালো হওয়ার জন্য ওকে নেক্সট করে দিলাম এখান থেকে আপনারা কিছু ফলো করতে পারেন ফলো করে নেন ফলোয়ার ফলোয়ার থাকতে হবে আপনার ফলোয়ার যত বেশি বাড়াবেন তত আপনাদের ভালো হবে ফলোয়ার তো আপনাদের থাকতে হবে আচ্ছা, যাই হোক ফলোয়ার অবশ্যই ফলোয়ার ফলোয়ারগুলো নেবেন তো এখন যেটা করব অ্যালার্ম নোটিফিকেশন না দিয়ে আমরা স্কিপ ফর করে দিই টুইটার অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আমাদের টুইটার অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল তো আমি হ্যাঁ, দেখালাম খুব ইজিলি কীভাবে আপনারা টুইটারে একটি অ্যাকাউন্ট করবেন এখন আমরা চলে যাবো আমাদের মেন কাজে মূল কাজে যেটা তো আমি আমার আগের যে একটি টুইটারে অ্যাকাউন্ট আছে সেখানে আমি কাজটি করব সেটা সেটা হলে কি আমার কাজটা উপকার হবে আপনাদেরও ভালো হবে দেখা হবে আমি জাস্ট এখানে দেখালাম টুইটার অ্যাকাউন্টটি কীভাবে করবেন ওকে চলুন চলে যাই আমি টুইটারের অ্যাকাউন্টে আমার এটা আমার টুইটার অ্যাকাউন্ট তো টুইটারে মার্কেটিং করতে হলে তিনটি ধাপ আছে তিনটি ধাপে আপনার মার্কেটিং করবেন এক ফার্স্টে হচ্ছে ট্রেন্ড ফার্স্ট যে মার্কেটিং করবেন সেটি হচ্ছে অবশ্যই ট্রেন্ড সম্পর্কে হ্যাশ এবং ট্যাগ এই তিনটা বিষয়ে তিনি ট্রেন্ড হ্যাশট্যাগ এবং ইভেন্ট এর তিনটার মাধ্যমে আমরা মার্কেটিং করব মনে রাখবেন ট্রেন্ড হ্যাশট্যাগ অ্যান্ড ইভেন্ট হ্যাঁ তিনটাতে আমরা মার্কেটিং করব তিনটা সিস্টেম টুটাতে মার্কেটিং করব প্রথমে আমরা যেটা করবো আমরা ট্রেন্ডে মার্কেটিং করবো যেমন ফার্স্টে আমরা ট্রেন্ডস ফর ইউ ট্রেন্ডে মার্কেটিং করবো তো ট্রেন্ডে মার্কেটিং করতে হলে আমাদের যেটা করতে হবে ফার্স্টে আমরা চলে যাবো ট্রেন্ডস ফর ইউর দেখুন এখানে একটা গিয়ার বাটন আছে সেটিং বাটন যেটা বলা হয় আমরা গিয়ার বাটন বলে থাকি তো এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে আমাদের তো আমরা কোথাকার ট্রেন নেব সেটাকে সিলেক্ট করবো তো আমাদের ট্রেন ফর যে টিক মার্কটা উঠাই দিলাম দিয়ে দেখুন এখান থেকে আমরা লোকেশনটা চেঞ্জ লোকেশন লোকেশনটা চেঞ্জ করে নেবো তো আমরা ইউনাইটেড স্টেটে কাজ করবো তো ইউনাইটেড স্টেট লোকেশনটা নিয়ে নিই তখন এই যে ইউনাইটেড স্টেট এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিই সিলেক্ট করে দিই এটা কেটে দিই এখন দেখেন আমাদের এখানে ট্রেন্ড আমরা পেয়ে গেছি এখানে দশটি ট্রেন্ড পাবো আমরা দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা এই দশটিতেই ট্রেন্ড করব তো ট্রেন্ড করার জন্য আমাদের কি করতে হবে ট্রেন্ড করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি ফার্স্টে আমাদের যে ট্রেন্ডে করব সেটা আমাদের দেখেন প্রথমে একটা ট্রেন্ড আসছে হুম কোপোস্ট কি কি পপ স্টার যাই হোক এটা একটা ট্রেন্ড এটা একটা ট্রেন্ড তো আমরা এইটাতে এই ট্রেন্ডটাকে জাস্ট এইটাকে কপি করব কপি করে আমি এখানে যে দেখেন কপি আচ্ছা, করে যে হোয়াটস হ্যাপেনিং যেটা আছে হোয়াটস হ্যাপেনিং এখানে কটা ইন্টার দিয়ে একটু নিচে ট্রেনটাকে পেস্ট করে দেবো ওকে ট্রেনটাকে পোস্ট করে আমাদের এখন এর সাথে একটা পিকচার অ্যাড করতে হবে এর পিকচার অ্যাড করতে হবে পিকচারটা হবে এই যেই ট্রেনটা নিলাম এই ট্রেন সম্পর্কে পিকচার হতে হবে তো পিকচারটা আমরা দেখি এখান থেকে আমরা যাই ম্যাপ সরি ইমেজে যাই ইমেজে গেলে আমি এই বিষয়ে পিকচার পেয়ে যাবো এখানে একটা পিক্সেল আছে দেখা যাচ্ছে সেভ করে নিলাম আর আরেকটি কি করব আরেকটি নেই সেই পিকচারটাও সেভ করে রাখি কাজে লাগতে পারে আচ্ছা পিকচার সেভ হয়ে গেছে আমরা এখন এখানে একটি পিকচার অ্যাড করে দিই এই যে এখন এখানে ইমেজে ক্লিক করলে ওখানে আমরা চলে যাব আমরা পিকচার এই পিকচারটা নেই পিকচার হয়ে গেছে আচ্ছা এখন আমাদের এখানে একটা টাইটেল ব্যবহার করতে হবে টাইটেলটা আমরা কোনটা ব্যবহার করব আমাদের যে আমরা ল্যান্ডিং পেজ বানাইছিলাম আপনারা দেখছিলেন কত পর্যন্ত আমরা কীভাবে ল্যান্ডিং পেজ তৈরি করছিলাম তো আমরা সেভাবে ল্যান্ডিং আগে দেখি আমাদের আমাদের ল্যান্ডিং পেজটিতে ঢুকে আচ্ছা এই যে আমাদের ল্যান্ডিং পেজ আমরা ল্যান্ডিং পেজের আমাদের যে লিঙ্কটা ওখানে দেবো ল্যান্ডিং আচ্ছা, পেজ আমরা ঢুকি এইটা দেব ওকে তো এটার জন্য এই ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমরা ওখানে দেবো আর হেডলাইনটা আমাদের একটা হেডলাইন দরকার তো আমাদের এই যে ল্যান্ডিং পেজ যে হেডলাইন এখানে আছে আমরা এই হেডলাইনটা কপি করে দিই ওকে হেডলাইনটা কপি করে এখানে দিয়ে দিই আচ্ছা হেডলাইনটা দিয়ে দিলাম এখন আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্কটাও এখানে বসাইতে হবে ল্যান্ডিং পেজের লিঙ্কটা বসাতে হবে অবশ্যই ল্যান্ডিং পেজের লিঙ্কটি শর্ট করে নেবেন ল্যান্ডিং পেজের নিম শর্ট করার জন্য যেটা করতে হবে আপনাদের সেটা হলো একটি শর্টনার ইউজ করতে হবে তো আমি আপনাদের সেই শর্টনারের লিঙ্কটি অবশ্যই দিয়ে দেবো ইউআরএল শর্টনার যেটা তো আমরা ল্যান্ডিং পেজের লিঙ্কটি আগে কপি করে নিই ডিরেক্ট বসানো যাবে না ল্যান্ডিং পেজের লিঙ্কটি কপি করে নিলাম এখানে আপনি পেস্ট করে দেবেন এখান থেকে আপনার যেই শর্টনারটা পছন্দ হয় সেটাকে সিলেক্ট করে এখানে পেস্ট করে দিয়ে শেয়ারিং নাও দিবেন তাহলে আপনি এখানে এখানে একটি শর্ট লিঙ্ক পেয়ে গেলেন এই শর্ট লিঙ্কটি নিয়ে জাস্ট এই জায়গায় পেস্ট করে দেন ওকে আপনার কাজ শেষ আপনার কি লাগলো এটা আপনার ট্রেন্ড করতেছেন তো ট্রেন্ডটা করলেন কিভাবে হ্যাঁ আপনি একটা হেডলাইন দিলেন হেডলাইনের পরে আপনি একটা কী করবেন আপনি ফার্স্টে আপনাকে কোথায় কোন ট্রেন্ডিংটা করতেছেন সেই ট্রেন্ডিং সম্পর্কে একটা পিকচার আপলোড করে দেবেন সেই ট্রেন্ডটা আপনার হোয়াটসঅ্যাপে লিঙ্ক যেখানে আছে সেখানে আপনি ফার্স্টে দিবেন দেবার পরে যেটা করবেন সেটা হলো গিয়া সেটা আপনার যে একটা হেডলাইন আছে আপনার ইয়ের অফারের ল্যান্ডিং পেজের হেডলাইনটা সেই হেডলাইনটা একটু বসাইতে হবে এবং আপনার অফারটা দিতে হবে দেন টুইট ওকে হয়ে গেল তো এইভাবে দেখুন এখানে দশটা আছে দশটাতেই আপনাকে টুইট করতে হবে এক একটা এক একটা ট্রেন্ডে আপনি পাঁচটা করে ছয়টা করে টুইট করবেন তো একসাথে একটাতে করবেন না এটা করে আবার ফার্স্টে চলে আসবেন আচ্ছা কারণ আমি আরও আরেকটা করি ঠিক আছে আরেকটি করি এই এইটাকে ট্রেন করব আবারও দেখেন ফার্স্টে গেলাম এই DL versus YG DL versus N YG এটাকে আমি কপি করলাম কপি করে এখানে পেস্ট করলাম অ্যান্ড এই সম্পর্কে আমাদের কিছু পিকচার লাগবে গুগলে সার্চ করলাম ইমেজে গেলাম ইমেজে যাওয়ার পরে দেখুন এই সম্পর্কে পিকচার বলতে গেলে এই যে এইগুলাই পিকচার হ্যাঁ ফার্স্টে যে পিকচার আছে আমি এই পিকচারটাই নেই কপি লিঙ্ক অ্যাড্রেস কপিটা ইমেজ দিলে কি যাবে এখানে দেখা যাক একটু পেস্টটা দেওয়া হয়ে গেছে আপনারা ডিরেক্ট ওখান থেকে কপি করে আনতে পারবেন এখানে কপি করে বসে দিলে এখন আপনাদের যেটা লাগবে এখানে হেডলাইন দেবেন একটাই হ্যাঁ আপনাদের ল্যান্ডিং পেজের হেডলাইন আপনারা আমি এটা দিয়েই দেখাচ্ছি তো আপনারা আপনাদের যেগুলো থাকে সেগুলো দিয়ে করে দিবেন আমার এখানে একটা মানে আপনারা এটা শর্ট করে দিবেন ওকে শর্ট করে নিলাম এবং এখানে কি পেস্ট করে দেবো আর আমাদের আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে গিয়া হেডলাইন দিতে হবে তো হেডলাইনটা আমরা এই যে এই হেডলাইনটা নেব হেডলাইন পেস্ট টুইট আবার দেখেন আমি কয়েকবার দেখাই দিলাম তো সুবিধা হয় মিক্সার নিতে হবে মিউজিক গেলাম থেকে আমরা ডেইলি অফিস আরেকটি করি এটা এত এতটা পোস্টিং করার জন্য পোস্ট করার করে দেখানোর একটি কারণ আছে আমি অবশ্যই দেখাবো এখন সেই কারণটি দেখুন এখানে এখনই বুঝতে পারবেন অবশ্যই আপনারা যখন ট্রেন করবেন ট্রেন্ডের ট্রেন যাকে করতেছেন যে ট্রেন দেখেন এখানে কিন্তু হ্যাশ সামনে হ্যাশ দেওয়া আছে ট্রেন যাকে করছেন তার সামনে একটু আপনাকে হ্যাশ দিতে হবে হ্যাশ না দেখলে কিন্তু হবে না দেখুন এটাতে হ্যাশ নাই তো আপনাদের এইগুলোতে হ্যাশ দেওয়া আছে এটাতে কিন্তু হ্যাশ দেওয়া নাই তো আপনাদের এটাতে হ্যাশ দিয়ে দিতে হবে হ্যাঁ, এবং হ্যাশ দিবেন ঠিক আছে হ্যাশ দেওয়ার পরে আপনারা দেখুন এই জায়গায় যেটা আছে হ্যাঁ প্রেস করে যে স্পেস আছে স্পেস দিলে স্পেস থাকলে তো আপনার হ্যাশট্যাগ পড়ে না তো স্পেসটা আপনাকে উঠাই দেবেন ওকে স্পেসটা উঠাই দেবেন আচ্ছা এই বিষয়ে আরেকটা ইমেজ নেই আমরা ইমেজেস পেস্ট করে দিলাম আপনাদের হেডলাইন আচ্ছা অন্য আরেকটা হেডলাইন নিই এখান থেকে একটা হেডলাইন নিই হেডলাইন নিলাম এখন আমাদের করতে হবে অফারের লিঙ্ক মানে ল্যান্ডিং পেজের লিঙ্কটি নিতে হবে লাইনটি শর্ট করতে হবে শর্ট লিঙ্কটা নিতে হবে শর্ট লিঙ্কটি এখানে টুইট করতে হবে ওকে আমাদের কাজটা কিন্তু খুব ইজি দেখতেছেন বুঝতেছেন না নাকি ইজি না আচ্ছা এটা আমাদের গেল ট্রেন্ড মার্কেটিং আমরা এতক্ষণ দেখলাম কি ট্রেন্ড মার্কেটিং দেখলাম এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমরা এখন দেখবো ট্যাগ দেখবো ট্যাগ মার্কেটিং যেটা বলে ট্যাগ করবো ওকে তো ট্যাগ করার জন্য আমরা ট্যাগ করবো কি বড় বড় যেসব পেজ আছে বড় বড় যাদের অনেক বেশি হাই প্রোফাইল আছে বড় প্রোফাইল তাদের অনেক ফলোয়ার তাদেরকে ট্যাগ করবো ট্যাগ করার জন্য সিম্পল যেটা করবেন ট্যাগ লিখবেন ট্যাগ করার জন্য এই যে ট্যাগ মার্কেটিং করবো তো ট্যাগ করার জন্য আমরা সিম্পলি যেটা করবো সেটা হচ্ছে অ্যাট দ্য রেট দিয়ে আপনি একটা নাম লিখবেন ইউএসের একটা নাম লেখেন আমি ধরেন লিখলাম ডোনাল্ড লিখলাম এখন এই যে নাম চলে আসছে আমি হচ্ছে গিয়া ট্র্যাক করে দিলাম এটাকে ট্যাগ করলাম ট্যাগ করে আমি জাস্ট কী করবো আমাদের যে কিছুই লাগবে না ট্যাগ দিয়ে আমরা আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্কটি দেবো এবং আমরা আমাদের যে হেডলাইনটি ইয়ে আছে আমাদের হেডলাইনটি দেবো ওকে হেডলাইন দেবো হেডলাইন দেবো ট্যাগ করে দেবো একজনকে এবং আমাদের লিঙ্কটি দিয়ে দেবো বাস এখানে কোনো পিকচার দেওয়ার প্রয়োজন নেই দিলে আপনি পিকচার দিলে দিতেও পারেন পিকচার প্রয়োজন আমরা জাস্ট টুইট করে দিলাম ওকে এই হলো কাজ আর আরেকটি যেটা আরেকটা সিস্টেম বলছিলাম তিনটা সিস্টেম দুইটা দেখলাম আরেকটি সিস্টেম যেটা বলছিলাম সেটা হচ্ছে কি আপনাদের ইভেন্ট ইভেন্টের ইভেন্ট মার্কেটিং কীভাবে করবেন আপনারা দেখুন এখানে মোর অপশন আছে মোর অপশনে আসবেন মোর অপশনে আসার পরে দেখুন এখানে অ্যানালাইটিস সে অ্যানালিটিক্স আছে অ্যানালিটিক্সে ক্লিক করুন অ্যানালিটিক্সে ক্লিক করার পরে আপনাদের ঠিক দেখছেন এখানে ঠিক এরকম আপনাদের একটা ভিউ আসবে টুইট ইম্প্রেশন ফলোয়ার ফলোয়ার্স এরকম অনেক আসবে তো আপনারা এখান থেকে কী করবেন এই যে ইভেন্ট আছে ইভেন্টে ক্লিক করবেন ওকে ইভেন্টে ক্লিক করার ঠিক এরকম আসবে দেখুন ওভারভিউ ইভেন্ট তো ওইখান থেকে আপনারা আবারও এই ওভার ইভেন্টে ক্লিক করবেন ইভেন্টে যাওয়ার পরে দেখুন এখানে অনেক ইভেন্ট আছে ঠিক আছে তো আমরা দেখবো আপকামিং যেসব ইভেন্ট আছে নেক্সট আপকামিং ইভেন্ট অলরেডি আজকে পাঁচ তারিখ এটা পাঁচ তারিখে অলরেডি এটা ইভেন্ট শুরু হয়ে গেছে তো আমরা নেক্সট ইভেন্ট যেটা আছে নভেম্বর আট তারিখ এই ইভেন্টগুলোতে আমরা মার্কেটিং করব তো নর্মালি যেটা হয় অনেকে ধরেন ইভেন্ট আপকামিং ইভেন্টে মানুষের অনেক চাহিদা থাকে না তো সেই আমরা এই ইভেন্টে মার্কেটিং করবো তো ইভেন্টে মার্কেটিং করার জন্য যেটা করবো ইভেন্টে মার্কেটিং করার জন্য যেটা করবো তো আমরা এই ইভেন্টটিকে কপি করবো ঠিক ইভেন্টটাকে কপি করে আমরা আমাদের টুইটারে আসবো আর সে সামনে হ্যাশ লাগাই দেব হ্যাশ লাগাই দিয়ে আমি ফার্স্টে বলছি কোনো স্পেস থাকলে কিন্তু আপনাদের হবে না স্পেস থাকা যাবে না স্পেস থাকা যাবে না আপনারা স্পেসটা সম্পূর্ণ স্পেস স্পেস যা আছে এটার মধ্যে ইভেন্টের এটার মধ্যে যা স্পেস আছে এই স্পেসটা কেটে দেবেন একটা ইয়ে লাগবে পিক্সেল লাগবে ঠিক আছে সার্চ করি ইমেজে যাই ইমেজে গেলে আমি একটা পিক্সেল পেয়ে যাবো ঠিক আছে তো এখান থেকে আমরা একটি পিক্সেল নিয়ে নিই টাইটেল দরকার এবং আমাদের লিঙ্ক দরকার তাই না আবার এই যে টাইটেলটা নিলাম আবার লিঙ্কটা শর্টনার করে রাখছিলাম সেখান থেকে লিঙ্কটা নিলাম দেন বসাই দিলাম টুইট করলাম ওকে সিম্পলি আমাদের কাজ শেষ আচ্ছা, আচ্ছা এখন আরেকটা বিষয় আপনাদের টুইটারে কিন্তু আপনাদের ফলোয়ার বাড়াইতে হবে ঠিক আছে আপনাদের ফলোয়ার বাড়াতে হবে ফলোয়ার বাড়াতে হলে যেগুলো করতে হবে আপনাদের সেটা হচ্ছে গিয়া আপনারা সার্চ করবেন এখানে বিভিন্ন নাম দিয়ে সার্চ করবেন এখানে আপনি একটা নাম লিখলেন সিগিয়া মিলার দেখুন মিলার লিখে সার্চ করে দেখেন অনেক অনেক নাম চলে আসলো তো আপনারা এখান থেকে তাদেরকে ফলো করবেন লাস্টটা একটাতে ক্লিক করুন ক্লিক করে দেখেন ওদের প্রোফাইল চলে আসছে তো আপনারা প্রথমত ফলো করবেন যাদের ফলোয়ার্স কম আছে তাদেরকে ফলো করলে হবে কি আপনারা ফলোটা ফিডব্যাক মানে রিপ্লে পাবেন রিপ্লে ফলো পাবেন এখানে ফলো করবেন আপনার হাই প্রোফাইল যাদের আছে তাদেরকেও ফলো করবেন তাদের মধ্যে যাদের ফলোয়ার থাকে তাদেরকে পাওয়ার জন্য তো তাদেরকে আপনারা ফলো করে নেবেন তাহলে আপনার প্রোফাইলটা ফলো না হলে তো সমস্যা আর বেশি ফলো হলে একটা জিনিস হবে কি আপনার ডিরেক্ট তাদের সাথে সাথে চ্যাটিং করে তাদেরকে ফলো করবেন আপনার অফারটি খাওয়াইতে পারবেন ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের লিসেনটা যে আমরা আমি কি বোঝানোর চেষ্টা করছি কীভাবে আমরা মার্কেটিংটি করব মার্কেটিংয়ের বিষয়টা বুঝতে পারছেন দেখো না আমি যে মার্কেটিং করছিলাম এই মাত্র একটা পোস্ট করলাম অলরেডি একজন দেখে ফেলছে সে লাইক করছে হ্যাঁ একটি শেয়ার করছে এবং দেখেন লাইক করছে দুইটা একজন শেয়ার করছে তো এইভাবেই আমরা মার্কেটিংগুলো করবো ঠিক আছে ওকে তো এইভাবে আমরা মার্কেটিংগুলো করতে থাকবো এখানে আমরা প্রত্যেকটিতেই হচ্ছে গিয়া পোস্টগুলো দেব এভাবে মার্কেটিংগুলো করতে থাকবো তো এই ছিল আমাদের আজকের আজকের পর্ব আজকের পর্বটি এইভাবেই এটাই ছিল যে আমরা কীভাবে টুইটারে মার্কেটিং করব টুইটারে মার্কেটিং করলে কীভাবে আমরা মার্কেটিংটা সাজাইতে পারবো বা কীভাবে টুইটারে অ্যাকাউন্ট করবো আশা করি ফার্স্ট ক্লাস যদি সবাই ঠিকমতো দেখেন দেখলে সব বুঝতে পারবেন আর আমি অবশ্যই না এই যে শর্টনারের লিঙ্ক থাকে সেটা আমি আপনাদের অবশ্যই দিয়ে দেবো শর্টনারের লিঙ্কটা আপনারা ডিসক্রিপশন বক্সে অবশ্যই আপনাদের দিয়ে দেবো সব কিছু ডিসক্রিপশন বক্সে সব ইনফরমেশন পেয়ে যাবেন আপনারা সেখান থেকে দেখে নেবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই হ্যাঁ, দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ চ্যানেল আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবো এতে করে কী হবে আপনারা যখন আমি যখন যে ভিডিওটি ছাড়বো তখন সেই ভিডিওটা আপডেটটা অটোমেটিক পেয়ে যাবেন আর যারা এই মুহূর্তে নতুন যুক্ত হচ্ছেন আমার চ্যানেলটিতে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ